Oh. মদিনা আশে আশেক মমিনের ঠিকানা আশে আশেক মমিনের ঠিকানা দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাঁদো তোমরা হগো নবীর দিবানা মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা وعلى آله কালো হাফি বেলালে পাগল হইল মোর নবীরে কালো হাফি বেলালে পাগল হইল মোর নবীরে ইসলামেরই প্রথম মজিন ইসলামেরই প্রথম মজিন বানাইলেন রব্বানা চিল্লে হবে না নবীর বন্ধু হতে গেলে গায়ের রং ফর্সা লাগে না উচ্চ বংশ লাগে না দেখতে ভালো লাগে না ভেতরটা ভালো হলেই চলবে একবার জোরে বলে চিল্লে বলে দেখতে ভালো গায়ের রং ফর্সা দেখতে খুব সুন্দর কথাবার্তা ভালো ভেতরটা কালো ও নবী পর্যন্ত নয় কবর পর্যন্ত পৌঁছাতে গেলে দম ছুটে যাবে মদিনা মদিনা কো মমিনের ঠিকানা আশে কো মমিনের ঠিকানা দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাঁদো তোমরা হব নবীর দিবানা ছিললে বলবেন না এ নবীর আশেকেরা জোরে হবে না মদিনা মদিনা কো মমিনের ঠিকানা অবস্থা খুবই খারাপ মাইকের হায় হায় বাবা জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বাপ দেখল নবীকে বাবা জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর বাপ দেখল নবীকে মনের তৃপ্তি হলো না চিল্লা হবে না সোহারাল্লাহ মদিনা মদিনা আশে কো মমিনের ঠিকানা আশে কো মমিনের ঠিকানা দিদার ছে কাদো তোমরা দিদার ছে কাদো তোমরা হো নবীর দিবানা মদিনা মদিনা আশেক মমিনের ঠিকানা